আম্বুরের পেতে কত দাঁত উঠেছে দেখি দেখি দেখি কত দাঁত উঠেছে দেখি দেখি না দেখি না এ দিতে দাঁত উঠেছে আম্বুরের পেতে দিতে দাঁত উঠেছে দুদিন পর নান মাংস খাবে চাবিয়ে চাপিয়ে আম্বুরের পাতা দুদিন পর নান মাংস কাবে হ্যাঁ নান মাংস খাবে মাউনি বলছে টেবিলে কাবে আমার বাবা বেবি বড় হয়ে গেছে দেখতে দেখতে আমার চিনা বাবা ভালো লাগছে মা নিজে কথা বলছি ভালো লাগছে পাপা পাপা পাপা